নমস্কার আপনারা দেখছেন খবর প্লাস আমি আপনাদের সঙ্গে সুজন রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে হতাহত ধ্বংস মানব সভ্যতা একটা বিরাট ঝুঁকির মুখে দেখুন গোটা পৃথিবীর যেখানে যে প্রান্তে মানব সভ্যতা আছে মানব সভ্যতা কোথাও আঘাত পেলে আমরা প্রতিবাদ করব এবং গোটা মানব জাতির ঐক্যবদ্ধ হওয়া উচিত কোথাও মানবতা বিরোধী যুদ্ধ হলে কিন্তু এই যুদ্ধ কেন হচ্ছে যুদ্ধর কি কারণ ইতিমধ্যেই আপনারা হয়তো জেনেছেন কিন্তু আমরা দেখেছি যে আমাদের এখানকার যে সমস্ত মিডিয়া সে হিন্দি বলুন বাংলা বলুন যে সমস্ত চ্যানেল রয়েছে তারা যেটা বোঝাতে চাইছে যে রাশিয়া বা ভ্লাদিমির পুতিন এদের একেবারে আপনার ভিলেনের পর্যায়ে নিয়ে গেছে এবং আমরা যারা প্রতিদিন টিভি দেখছি আমাদেরও মনে হচ্ছে যে রাশিয়া এভাবে ছোট্ট একটা দেশ তার উপর আক্রমণ করছে এবং ধারে ভারে আপনি যাই বলুন না কেন আপনার অস্ত্রশস্ত্র যাই বলুন না কেন ইউক্রেন সেখানে রাশিয়ার কাছে কিছুই না কিন্তু রাশিয়ার কি করা উচিত ছিল রাশিয়ার কি এটা করা আদৌ উচিত ছিল রাশিয়াকে ঠিক করছে আমরা দুভাগে বিভক্ত হয়ে গেছি আমাদের ভারতবর্ষের যারা মানুষ বা গোটা বিশ্বের মানুষ তারা অন্তত দুভাগে বিভক্ত হয়ে গেছেন কেউ রাশিয়ার পক্ষে বলছেন কেউ ইউক্রেনের পক্ষে বলছেন কিন্তু বিষয়টা হলো আমরা গোটা পৃথিবীর মানুষ জানি যে আমেরিকা যে আমেরিকা পেছন থেকে কলকাঠি নাড়াচ্ছে বা যে আমেরিকার জন্য আমি বলবো এই আমেরিকার জন্যই আজকে ইউক্রেনের এই ধ্বংস আমেরিকার জন্য ইউক্রেনের মানুষের যত মানুষের মৃত্যু হচ্ছে বা রাশিয়ার যত সৈনিক মৃত্যু হচ্ছে এর জন্য পুরোটাই দায়ী আমেরিকা এই আমেরিকার জন্য গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে অশান্তির যে বীজ সেই বীজ কিন্তু বপন করছে আমেরিকা কারণ গোটা বিশ্বের ওপর এক চেটিয়া দাদাগিরি করতে হবে গোটা বিশ্বের ওপর আমেরিকার দাদাগিরি ছাড়া আর উনি আর কারো দাদাগিরি শুনবেন না সে যে প্রেসিডেন্টই আমেরিকায় আসুন না কেন সে আপনার এই বর্তমানে জো বাইডেন বলুন এর আগে আপনি ডোনাল্ড ট্রাম্প বলুন এর আগে বুশ বলুন ওবামা বলুন যেই বলুন না কেন প্রত্যেকেরই টার্গেট হলো বা আমেরিকান টার্গেট হলো যেটা গোটা বিশ্বের ওপর আমরাই দাদাগিরি করব। কিন্তু গোটা বিশ্বই বা সেটা কেন মেনে নেবে আমেরিকার পক্ষে বেশ কিছু শক্তিধর দেশ তারা এক রয়েছেন এক হয়ে আমরা এটা জানি যে ন্যাটো বা আপনার এই যে বিষয় সোভিয়েত ইউনিয়ন এটার গোড়াপত্তন তো বহু আগে এটার যে গোড়াপত্তন এই যে ন্যাটো এবং সোভিয়েত ইউনিয়নের যে যুদ্ধ এই যুদ্ধের ইতিহাস তো আমরা জানি নাইনটি ওয়ানে যখন সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দিল এই ন্যাটো ভেঙে দেওয়ার পর থেকেই ছোট ছোট টুকরো টুকরো দেশে তৈরি হলো এবং কিছু দেশ যারা রাশিয়ার পক্ষে রয়েছে সেই সোভিয়েত ইউনিয়নের মধ্যে কিছু দেশকে আমেরিকা টোপ দিয়ে তাদের পক্ষে তৈরি করার চেষ্টা করছে কেন করছে যে একদম রাশিয়ার পাশে ঘিরে ফেলতে হবে রাশিয়াকে কারণ আমেরিকার বিরুদ্ধে যদি গোটা বিশ্বে যদি চোখে চোখ রেখে যদি কথা বলতে পারে একদিকে রাশিয়া রয়েছে এদিকে চীন রয়েছে আমরা যারা ভারতবর্ষের মানুষ আমাদের এই সময়কার যে সরকার আমরা দেখেছি দু হাজার সালের পর থেকে সেই সরকারকে দেখেছি খানিকটা আমেরিকার দিকে ঝুঁকে থাকতে আমেরিকার দিকে ঝুঁকে থাকার ফলে আমাদের সঙ্গে রাশিয়ার খানিকটা হলেও একটু সমস্যা হয়েছে একটু সম্পর্কের অবনতি হয়েছে কিন্তু যে আমেরিকার দিকে আমাদের সরকার একটু ঝুঁকেছিল সেই আমেরিকা আদৌ কি কখনো তার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করেছে গোটা বিশ্বের কাছে এ ধান্দাবাজ এবং ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না এই আমেরিকার প্রধান টার্গেট হলো আমি ব্যবসা করবো আমি ধান্দাবাজি করবো আমি একা রাজত্ব করবো এই আমেরিকার ধান্দাবাজি এবং আমেরিকার রাজত্বের শিকার হয়ে গেল ইউক্রেন এই ন্যাটো ইউক্রেনকেই তো দম দিয়েছিল ইউক্রেনকেই তো এই ন্যাটো অক্সিজেন দিয়েছিল যে তুমি যুদ্ধে নেমে যাও আমরা সহযোগিতা করব। কিছু অস্ত্রশস্ত্র দিয়ে ইউক্রেনকে আমরা সাহায্য করতে দেখেছি বিভিন্ন ন্যাটো শিবিরের যে দেশগুলো রয়েছে তারা অস্ত্রশস্ত্র দিয়ে সহযোগিতা করেছে আরেকটু যুদ্ধ এবং অনেকে ভেবেছিল যে এই যুদ্ধ মনে হচ্ছে এক দেড় দিন দুদিনের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে কিন্তু যুদ্ধ চলছে যুদ্ধ যখন শুরু হয়েছে ইউক্রেনের মানুষও চাইছে যে প্রতিরোধ করতে হবে যত যখন আক্রমণ এসছে প্রতিরোধ করতে হবে আমরাও যদি কখনো মানে আমাদের ভারত এবং পাকিস্তান যে বিষয়টা এই ইউক্রেন এবং রাশিয়ার বিষয়টা একদম সেম দেখবেন যদি পাকিস্তান যখনই আপনারা দেখেছেন যে পাকিস্তান যখনই অন্যায় করেছে ভারত যখনই চাপ দিয়েছে আমেরিকা পাকিস্তানের পিছনে সুসুরি দিয়েছে আমেরিকা পাকিস্তানের পেছনে এসে দাঁড়িয়েছে কারণ আমেরিকার ব্যবসা যত দেশের এই ধরনের দেশ রয়েছে তাদের সঙ্গে চলে আমাদের ব্যবসা প্রত্যেকটা দেশের সঙ্গে চললেও আমাদের অস্ত্রশস্ত্র যে বিষয় রয়েছে তার প্রায় আশি ভাগ অস্ত্রশস্ত্র আমাদের সহযোগিতা করেছে রাশিয়া আমাদের ইতিহাস ভারতবর্ষের ইতিহাস ভারতবর্ষের বিভিন্ন সময় যুদ্ধের ক্ষেত্রে আমাদের সে আপনার মুক্তিযুদ্ধ বলুন আমাদের স্বাধীনতা বলুন এমনকি আমাদের নেতাজি তাকেও রাশিয়াতে গিয়ে সৈন্য তৈরি করার জন্য চেষ্টা করতে হয়েছিল তবে রাশিয়া আমাদের আগাগোড়া মিত্র শুধুমাত্র ব্যবসায়িক নয় বহুবার বিভিন্ন গোটা বিশ্বের কাছে বহুবার ভারতবর্ষকে বাঁচিয়েছে এই রাশিয়া যুদ্ধ আমরা কেউ চাই না যে যে যুদ্ধ চলছে যে যুদ্ধে মৃত্যু হচ্ছে যুদ্ধ আমরা চাই না কিন্তু এই যুদ্ধ তৈরি করলেন কারা এই যুদ্ধ তৈরি করলেন ইউক্রেনকে শিখণ্ডী হিসাবে খাড়া করে দিল যে রাশিয়াকে যদি চাপে ফেলে দেওয়া যায় রাশিয়াকে যদি বিশ্বের দরবারে যদি রাশিয়াকে যদি খর্ব করা যায় তার যে প্রভাব তার যে বল তার যে শক্তি যদি খাটো করে দেওয়া যায় তাহলে গোটা পৃথিবীর উপর আমরা রাজ করব এবং ইউরোপীয় কান্ট্রি এই পশ্চিমী দেশগুলো এরা মূলত চাইছে গোটা বিশ্ব আমাদের দখলে থাকবে আমরা ভারতবাসীরা চাইছি গোটা বিশ্ব কেন একচেটিয়া এই পুঁজিবাদী আমেরিকা তো পুঁজিবাদীর আতুর ঘর এই আমেরিকা তো পুঁজিবাদের জন্ম দেয় তো এই আমেরিকা এই সোভিয়েত ইউনিয়ন তো প্রথম গোটা বিশ্বকে সমাজতন্ত্রের পথ দেখিয়েছিল সমাজতন্ত্রের যে ভালো দিক সে সমাজতন্ত্রের দিকেই তো প্রথমেই সোভিয়েত ইউনিয়ন দেখিয়েছিল কিন্তু না আমেরিকা সেটা সহ্য হয়নি আজকের দিনেও দাঁড়িয়ে রাশিয়ার যে শক্তি সেই শক্তি আমেরিকার সহ্য হচ্ছে না আমরা টিভিতে দেখছি ভ্লাদিমির পুতিনকে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে আক্রমণ হচ্ছে কিন্তু এটা যদি পাকিস্তান আর ভারতের ক্ষেত্রে হতো পাকিস্তানে যদি এসে আমেরিকার যদি ঘাঁটি গেড়ে ভারতকে চাপ দেওয়ার চেষ্টা করতো কয়েকবার করেছেও পাকিস্তানকে কেন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো কারণ ভারতবর্ষ এশিয়া মহাদেশের মধ্যে এবং এই যে উপমহাদেশ আমাদের ভারত সহ এই যে পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা চীন সহ এই যে উপমহাদেশ এই উপমহাদেশেও কিন্তু আমেরিকার নজর তার জন্য ঘাঁটি কাটতে হবে কোথায় পাকিস্তানের ওপর সেই কারণে পাকিস্তানকে সবসময় অক্সিজেন দিয়ে চলেছে এই যে ইউক্রেন এই ইউক্রেনকে ন্যাটোর সদস্য করতে হবে আর ইউক্রেন যদি একবার ন্যাটোর সদস্য হয়ে যায় যে ন্যাটো সোভিয়েত ইউনিয়নকে টুকরো টুকরো করে দিয়েছিল সেই ন্যাটো যদি ইউনিয়া ইউক্রেন যদি সেই ন্যাটোর যদি সদস্য হয়ে যায় তাহলে আমেরিকা বা ন্যাটোর যে দেশগুলো তিরিশটা একত্রিশটা দেশ রয়েছে সেই দেশগুলো তাহলে ইউক্রেনে এসে জায়গা পেতে ইউক্রেনে কে ব্যবহার করে রাশিয়াকে চাপ তৈরি করবে এবং রাশিয়াকে চাপ তৈরি করলে যদি রাশিয়া বাই চান্স ইউক্রেনের ওপর তখন আক্রমণ করে যদি ইউক্রেন ন্যাটোভুক্ত হয় তাহলে রাশিয়াকে আক্রমণ করবে গোটা একত্রিশটা দেশ মিলে ন্যাটোর যে সংবিধান ন্যাটোর যে নিয়ম সেই নিয়ম হলো ন্যাটো গোষ্ঠীভুক্ত যে দেশ তারা নিজেদের আলাদা আলাদা তারা অন্য দেশের উপর যুদ্ধ করতে পারে ঠিকই আছে কিন্তু অন্য দেশ যদি এই ন্যাটো গোষ্ঠীভুক্ত দেশের উপর যদি আক্রমণ করে তাহলে এই ন্যাটোর এই ত্রিশটা একত্রিশটা দেশ মিলেই সেই দেশকে আক্রমণ করবে এই হলো ন্যাটো এই হলো একটা ইউনিয়ন তৈরি করেছে গোটা আমেরিকাপন্থী কিছু দেশ যারা গোটা বিশ্বকে দাবিয়ে রাখতে চায় আমরা রাশিয়ানপন্থী আমরা খবর প্লাস এখান থেকে বলছি আমাদের সঙ্গে চীনের গণ্ডগোল হয় এখন আপনারা অনেকে বলবেন যে চীনের দালালি না দালালি করছি না আমাদের সঙ্গে অনেক সময় চীনের গণ্ডগোল হয় চীনও আধিপত্য বিস্তার করার চেষ্টা করে আমাদের উপর অনৈতিকভাবে কিন্তু আপনি একবার ভাবুন এই রাশিয়া চীন ভারত এবং এর সঙ্গে যদি আমাদের যদি সেই সঙ্গে আপনার যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে সঙ্গে আমাদের যদি ইরান এই ধরনের দেশগুলো যদি আমরা একদিকে থাকি বা গোটা বিশ্বে জাপান সহ আরও কিছু শক্তিশালী দেশ রয়েছে তারা যদি একদিকে থাকে এদের আগ্রাসন গোটা পৃথিবীর ওপর নয় এই যে শক্তিশালী দেশগুলো এরা গোটা বিশ্বকে একদম চুষে খাবো গোটা বিশ্বকে আমরাই দাবিয়ে রাখবো সেরকম টেন্ডেন্সি নয় ব্যবসা হয় ব্যবসা করে তারা তো আমেরিকার যে টার্গেট গোটা বিশ্বকে আমরাই নিয়ন্ত্রণ করব কেন মানবে রাশিয়া এবং কেন আমি একটা জিনিস বুঝলাম না মানে আমি কেন আমি তো সামান্য একজন মানুষ গোটা যারা পররাষ্ট্র নীতি নিয়ে যারা চর্চা করেন যারা বিদেশ নীতি দিয়ে যারা চর্চা করেন তারা বলছেন যে ইউক্রেন সে রাশিয়ার গায়ের একটা দেশ রাশিয়ার একসময় তো সব এক জায়গায় ছিল এবং এই ইউক্রেন রাশিয়ার সঙ্গে না থেকে কেন আমেরিকাপন্থী হতে চাইলো ইউক্রেনের যে আগের প্রেসিডেন্ট সেই প্রেসিডেন্ট তো ইতিমধ্যেই পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছে এবং ইউক্রেনের যে আগের যে প্রেসিডেন্ট যারা ছিলেন তারা আজন্মকাল ধরেই রাশিয়াপন্থী ছিলেন এই যে ভ্লাদিমির যে জেনোলস্কি যিনি হলো বর্তমান যে প্রেসিডেন্ট এই প্রেসিডেন্টকে আমেরিকা টোপ দিয়েছে এই প্রেসিডেন্টকে আমেরিকা টোপ দিয়ে বলেছে আমি তোমাকে ন্যাটোভুক্ত করব এবং আরও কিছু আর্থিক সহযোগিতা আরও কিছু সহযোগিতা দেওয়ার চেষ্টা করেছে সহযোগিতা দিয়ে চেষ্টা করে ইউক্রেনের জমিটাকে ব্যবহার করার জন্য ইউক্রেনকে টোপ দিয়ে ন্যাটোভুক্ত করতে চাইছে রাশিয়া কেন তার মাথার কাছে ফোড়া রাখবে এটা তো নিজের নিরাপত্তা নিজের দেশের নিরাপত্তার ব্যাপার যে তুমি যদি ন্যাটোভুক্ত হও তারপরে এই ন্যাটো দেশভুক্ত যে যারা দেশগুলো রয়েছে তারা রাশিয়াকে আক্রমণ করবে রাশিয়াকে আরও টুকরো টুকরো করবে এবং রাশিয়ার সঙ্গে যদি আক্রমণ হয় তাহলে একটা দিকে রাশিয়ানপন্থী যে দেশগুলো রয়েছে সোভিয়েত ইউনিয়নের সময় যে একসঙ্গে যে দেশগুলো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে দেশগুলো একসঙ্গে ছিল সেই দেশগুলোর সঙ্গে আবার গোটা বিশ্বে আবার যুদ্ধ লেগে যাবে রাশিয়া এটা চাইছে না আমার ভারতবর্ষ হলেও আমিও চাইতাম না আপনি যারা আমনাগরিক এক্ষুনি যারা রাশিয়াকে যারা বলছেন একই রাশিয়া করছে ঠিকই যুদ্ধ চাইছি না বারবারই বলছি প্রত্যেকটা প্রাণী দামি প্রত্যেকটা প্রাণী তার নিজের আত্মীয় স্বজনের কাছে প্রত্যেকটা প্রাণী ভীষণ দামি তার কোনো তুলনা হয় না কিন্তু ইউক্রেন যে কাজটা করলো আমেরিকার টোপে পড়ে সেটাও তো ইউক্রেন ঠিক করেনি রাশিয়ার মতো একটা বন্ধুকে ত্যাগ করে এই যে যে হলো আপনার প্রেসিডেন্ট জেনালস্কি সাহেব ইউক্রেনের ইনি ততটা তো পলিটিশিয়ান নয় রাজনীতিবিদ নন ইনি আমেরিকা বুঝিয়ে ফেলেছে ন্যাটো দেশগুলো বুঝিয়ে ফেলেছে বুঝিয়ে তাকে তাদের নিজে করতে চাইছে এইটা যদি না হতো আজকে এতগুলো মৃত্যু এতগুলো যুদ্ধ রাশিয়ার তো একটা সময় আসতোই যে চরম হুঁশিয়ারি দিতে হতো আমেরিকাকে ইউক্রেনের ওপর গোলাবর্ষণ করে প্রত্যেকটা গোলাবর্ষণের উত্তর কিন্তু দিচ্ছে রাশিয়া আমেরিকাকে মাঝখানে প্রাণ যাচ্ছে কাদের প্রাণ যাচ্ছে নিরীহ মানুষদের প্রাণ যাচ্ছে ইউক্রেনের সৈন্যদের যে সৈন্যদের এত বড় দেশের যে গোটা বিশ্বের যে রাজনীতি সেই সৈন্য হয়তো বোঝে না যিনি ট্যাঙ্ক চালাচ্ছেন যিনি গুলি করছেন যিনি মিসাইল ছুটছেন তিনি এত কিছু বোঝেন না তার প্রাণ যাচ্ছে তার পরিবারের অপূরণীয় ক্ষতি হচ্ছে যুদ্ধ হলে তাই হয় দেশের নীতি গোটা বিশ্বের নীতিকে সামাল দিতে গিয়ে কিছু সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে আমরা চাইছি না যুদ্ধ থেমে যাক এই জেনারেলস্কিকে ন্যাটো এবার উদ্ধার করে নিয়ে চলে যাবে আমেরিকার কাছে পালিয়ে চলে যাবে রাশিয়া চাইছে ইউক্রেনের রাষ্ট্র খর্ব করে দিতে ইউক্রেন বলে আর রাষ্ট্র থাকবে না বা যিনি এরপরে পরের যে প্রেসিডেন্ট বসাতে চাইছে রাশিয়া ইউক্রেনে তিনি রাশিয়াপন্থী হবেন তিনি ন্যাটোপন্থী হবেন না তিনি আমেরিকাপন্থী হবেন না রাশিয়ার এই হলো নীতি নিয়ে আগ্রাসন চলছে আমাদের ভারতের একজনের পড়ুয়া ইতিমধ্যেই গেছে আমি এই যে অপারেশন গঙ্গা এ নিয়েও তো বিতর্ক রয়েছে অপারেশন গঙ্গা নরেন্দ্র মোদী এখন শুরু করছেন আমি সরকারের এই মুহূর্তে যুদ্ধের মধ্যে দোষ ত্রুটি নয় কিন্তু অপারেশন গঙ্গা যে এখন শুরু করছেন ইতিমধ্যে ইউক্রেনে পড়া ছাত্রছাত্রীরা বলছেন যে যুদ্ধ শুরু হওয়ার আগের থেকেই বাইরের যারা বিদেশের যারা পড়ুয়ারা বা বিদেশের কাছে গোয়েন্দা দপ্তরের কাছে খবর ছিল যে তাদের পড়ুয়াদের তারা সরিয়ে নিয়ে গেছে পড়ুয়ারা বাড়ি চলে গেছে ইউক্রেন থেকে বিদেশের যারা অন্যান্য দেশ থেকে যারা এসেছিলেন ভারতের পড়ুয়ারা বলছেন যে চোখের সামনে থেকে দেখছি আমার ইউনিভার্সিটি থেকে বিদেশের পড়ুয়ারা বাড়ি চলে যাচ্ছে আর আমরা যখন বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলছি বাড়ির মা বাবার সঙ্গে কথা বলছি মা বাবার বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই বিদেশ মন্ত্রক তখনও পর্যন্ত এদেরকে বাড়ি ফেরানোর জন্য গোয়েন্দার ব্যর্থতা সেই সময় যদি আমরা এদেরকে বাড়ি ফিরিয়ে আনতে পারতাম এই কুড়ি হাজার আজকে ছাত্রছাত্রী তারা বিপদের মুখী হতেন না আমাদের একজনের প্রাণ যেত না একজনের গুলি লাগতো না তখন থেকে আমরা ফেরত আনতে পারতাম আমরা এই টেম্পারটা তৈরি হচ্ছে আজকের দিয়ে না টেম্পারটা অনেক দিন থেকেই তৈরি হচ্ছে আমাদের সরকার বুঝতে পারেনি বুঝতে পারেনি যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে অপারেশন গঙ্গা করছেন তারপরে নানান রকম রাজনৈতিক প্রচার করছেন মধ্যপ্রদেশের এই উত্তরপ্রদেশের মধ্যপ্রদেশের নির্বাচনে গিয়ে সেখানে গিয়ে অপারেশন গঙ্গার কথা বলে সেখানে ভোট করছেন অপারেশন গঙ্গা করে যাদেরকে ফেরত আনছেন ভোট করানোর জন্য এদের তো অনেক আগে ফেরত আনা যেত আনেননি এদেরকে ফেরত এখন তারা ঝুঁকির মুখে তারা বলছে যে কোনো রকম কোনো সহযোগিতা পাচ্ছে না বর্ডার পার করলেই তারপরে সহযোগিতা কোনো রকম কিন্তু এর আগেও ফেরত আনা যেত আমাদের বক্তব্য যুদ্ধ হয়তো এখনও কিছুদিন চলবে এখনও ন্যাটো বা আমেরিকা তারা কিছু সহযোগিতা করবে এবং তারা ইউক্রেনের আশেপাশের যে জায়গাগুলো রয়েছে যেগুলো আমেরিকান পন্থী তাদের সেই সমস্ত জায়গায় সৈন্য আমদানি করছে সৈন্য বাড়াচ্ছে অস্ত্রশস্ত্র হচ্ছে রাশিয়াকেও ন্যাটো বাহিনী ইউক্রেনকে ব্যবহার করে ইউক্রেনের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমেরিকাও চাইছে যে রাশিয়াকে পিছু হটাতে তো রাশিয়া পিছু হটবে না স্বাভাবিকভাবেই রাশিয়া এবার অল আউট আক্রমণে নামবে অল আউট আক্রমণে নামার পর এখন যেটা ভয় হচ্ছে যে ন্যাটো বা এই বাহিনীর সঙ্গে কোনো না কোনোভাবে যদি যুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু একটা ভয়ঙ্কর যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে গোটা বিশ্ব জুড়ে সেখানে আমরা ভোট দেই বা না দেই আমাদের তখন কোনো না কোনো পক্ষ আমাদের নিতেই হবে আর সেই পক্ষ যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমাদের পক্ষ রাশিয়ার পক্ষ যে রাশিয়ার পক্ষ বেইমানি করেনি আমেরিকা আমাদের সঙ্গে বহুবার বেইমানি করেছে বহুবার এর প্রমাণ রয়েছে আমাদের পক্ষ যদি নিতে হয় আমরা রাশিয়ার পক্ষ নেব এবং তাই হয়তো হবে জানি না যুদ্ধ কতদিন চলবে এখনও তো মনে হচ্ছে পাঁচ সাত দিন এখনও পর্যন্ত যুদ্ধ চলবে এবং যদি শেষ পর্যন্ত ইউক্রেন দখল করে ফেলে রাশিয়া আমরা দেখব ইনি পালিয়ে গেছেন কিন্তু মানুষের মৃত্যু এই জীবনগুলো ফিরে আসবে না এই জীবনগুলো কেউ ফেরত পাবে না এই ধ্বংসস্তূপ তৈরি করতে হয়তো কিছু আর্থিক সহযোগিতা পাবে ইউক্রেন কিন্তু ধ্বংসস্তূপকে পুনরায় গঠন করার জন্য পুরনো পুরনো ভাস্কর্য পুরনো ইতিহাস পুরনো স্মৃতি এইগুলোর ফেরত পাওয়া যাবে না আমাদের আর্থী যুদ্ধ বন্ধ হোক আমাদের আর্থী আমেরিকার এই দাদাগিরি বন্ধ হোক আমাদের আর্থী গোটা বিশ্ব শান্তিতে থাকুক যাই হোক আমাদের নজর থাকবে আপনাদেরও নজর থাকবে জানি না এগুলোর সঙ্গে আপনারা রিলেট করতে পারছেন কি না যদি রিলেট করতে পারেন এগুলোকে যদি মনে হয় না কথাগুলো ঠিক কমেন্ট করে অবশ্যই জানান এবং নজর থাকুক যুদ্ধের দিকে আমাদের নজর থাকুক মানুষের শান্তির দিকে মানুষের সভ্যতার বাঁচানোর দিকে আমাদের নজর থাকুক যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের আলোচনা এখানেই শেষ করছি সবাই পরের কোনো পর্বে আমরা অন্য কোনো পর্ব নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার